ईद ईद ईद ऐसे थे ईद ईद ईद ईद ईद ऐसे थे अरे ईद ईद ईद ईद ईद ऐसे थे ईद ईद ईद ईद ईद ऐसे थे मुबारक ईद मुबारक সেমাই বানা রে পোলাও বানা রে সেমাই বানা রে পোলাও বানা রে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে আরে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে easy, easy, easy, easy, easy,